ইন্টারনেট মার্কেটারদের হাই বলো হাই ইউরোপে থাকার ব্যাপারে আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলোর একটা হইল ইউরোপ অনেক ঠান্ডা অ্যান্ড এই কারণে দেখা যায় যে আমি একটা জামা পরে সাত দিন আট দিন কাটায় দিই উইচ ইজ ব্যাড বাট কী করার আছে তো আজকে আমি যেটা করব আজকে আমি আমাদের আমাদের বিজনেসের অ্যাফিলিয়েট পোর্টফোলিও সাইডের একটা ব্যাপার নিয়ে আলোচনা করব যে একটা অ্যাফিলিয়েট সাইট কেনা একটা অ্যাফিলিয়েট সাইট বানানো একটা অ্যাফিলিয়েট সাইট বেচা এই ব্যাপারগুলো কীভাবে করে এবং স্পয়লার অ্যালার্ট আমি একটা আমার রিয়েল সাইট যেটা আমি বিক্রি করছি ওই সাইটটা দেখাবো আপনাদের ওই সাইটটার ইনকাম দেখাবো ওই সাইটটার থেকে কিভাবে ইনকাম হচ্ছে ওই সাইটটা কীভাবে ব্রেক ইভেনে গেল এবং ওই সাইটটা আমরা কীভাবে বিক্রি করলাম এই ব্যাপারগুলো আমি আপনাকে দেখাবো প্রথমেই বলে রাখি যে অনেকে অনেকে যে ভুলটা করে সেটা হলো তারা অ্যাফিলিয়েট সাইট বিজনেসটা বা অথরিটি সাইট বানানোর যে বিজনেসটা বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে বিজনেসটা এটা অনেকে বিজনেস হিসেবে ট্রিট করে না এটা অনেকে পার্সোনালি নিয়ে নেয় হবি হিসেবে নিয়ে নেয় উইচ ইজ ফাইন ওটা দোষের কিছু না বাট প্রবলেম হলো যখন আপনি জিনিসটাকে বিজনেস হিসেবে নেবেন না তখন আপনি অনেকগুলো বিজনেস ডিসিশন নিতে ভুল করবেন কিভাবে ইনকাম গ্রো হচ্ছে না কমছে কি পরিমাণ ইনভেস্ট করছেন কি পরিমাণ ইনভেস্টার কি পরিমাণ রিটার্ন আসছে এরকম হিসাবগুলো অনেকে ঠিকঠাক মতো রাখে না আমরাও যে খুব ঠিকঠাক মতো রাখি তা না বাট আমরা বেস লাইনটা ঠিক মতো রাখি যে কারণে মোটামুটিভাবে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কীরকম প্রফিট হচ্ছে কীরকম লস হচ্ছে শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট ইনকামের ড্যাশবোর্ড দেখে না আরেকটু ডিটেইলডভাবে যেটা হয়েছে সেটা হইল গত বছর দুই হাজার সতেরোর দিকে আমি প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি শুরু করি প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি ছিল আমাদের ফ্ল্যাগশিপ কোচিং প্রোগ্রাম যেখানে আমরা মানুষকে শেখাচ্ছিলাম কীভাবে ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে হয় ইনিশিয়ালি ওইটা ছিল শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং পরে আমরা ওটার ভিতর লোকাল এসিও e নিয়ে আসি পরে আমরা ওটার ভিতর আরও অনেক কিছু নিয়ে আসি আপনারা জানেন কী কী আছে না থাকলে আপনারা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব দেখে আসতে পারেন তো যখন আমি প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি শুরু করি তখন মেইন এই কথাটা আপনার আপনারা জানেন আমি আগে অনেকবার বলেছি এখন আবার বলছি মেইন উদ্দেশ্য ছিল হইল যে রিয়েল কিছু করে দেখানো এমন না যে আমি স্লাইড দেখায় বললাম যে এভাবে ওয়েবসাইট বানাতে হয় বাট আমি রিয়েল কিছু করে দেখাইলাম না এখন সবাই জানে অ্যাফিলিয়েট মার্কেটিং কী সবাই জানে এসিও কি বাট কেউ আসলে করে দেখায় না যে আসলে তুমি করতে পারো নাকি পারো না ব্যাপারটাকে আমি সবসময় পাহাড়ে ওঠার সাথে কম্পেয়ার করি ধরেন আমি আপনাকে বললাম পাহাড়ে ওঠার জন্য এ করতে হবে পাহাড়ে উঠার জন্য এ করে এভাবে উঠে উঠে যেতে হবে তোমার এতদিন ট্রেনিং করতে হবে তোমার কোর মাসেলে কোর মাসেল স্ট্রং করতে হবে core muscle strong strong core muscle strong করার জন্য তোমার জিমে যাইতে হবে থিওরেটিক্যালি আমি সব বলে গেলাম কিন্তু আমি যদি আপনাকে অ্যাকচুয়ালি করে দেখে পাহাড়ে উঠে দেখাই তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমি পারি ব্যাপারটা এবং আমি কোয়ালিফাইড ব্যাপারটা শেখানোর জন্য অনেক ক্ষেত্রেই বাংলাদেশে যেটা হয় মানুষজন ক্যামেরার সামনে দাঁড়ায় অথবা মানুষজন একটা স্লাইড শো ওপেন করে slide show power point open করে নর্মালি বুঝায় এভাবে সাইড বানাও ওভাবে সাইড বানাও বাট সে অ্যাকচুয়ালি কিছু করে দেখায় না নিজে প্রবলেম যেটা হয় সেটা হইলো অনেকেই জ্ঞান দিতে পারে বাট অ্যাকচুয়ালি খুব কম মানুষই করে দেখাতে পারে সো আমরা দুই হাজার সতেরোতে যেটা ঠিক করি দুই হাজার সতেরো শেষের দিকে যে শেষের দিকে না আমি ঠিক জানি না কবে আমি একটু পরে আপনাদের কম্পিউটারে যেয়ে দেখাবো আমি ঠিক করি যে আমি একটা অ্যাকচুয়াল সাইট বানিয়ে দেখাবো আমাদের স্টুডেন্টদের এবং ওই সাইটটা দিয়ে ইনকাম করে দেখাবো তো সেই উদ্দেশ্যে আমরা একটা সাইট শুরু করি সেই সাইটের কাজকর্ম চলতে থাকে গত এক বছর ধরে এবং গত সপ্তাহে আমি সাইটটা বিক্রি করে দিয়েছি সাইটটার ডিটেল আমি একটু পরে আপনাদের সাথে রিভিল করবো আমার কম্পিউটারে যে বাট ব্যাপারটা আমার জন্য বেশ ইন্টারেস্টিং এবং বেশ ওভারওয়েলমিং একটা একটা এক্সপিরিয়েন্স তার কারণ হইল এমন না এটা আমার প্রথম সাইট বিক্রি এমন না এটা আমার খুব দামি একটা সাইট বিক্রি এমন কোনো দামে আমি সাইটটা বিক্রি করিনি আমি সাইটটা বিক্রি করেছি পনেরো হাজার ডলারের একটু কমে বাট এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রাউড মোমেন্ট তার কারণ হইল এই পুরো প্রসেসটা আমি আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের দেখাতে পেরেছি যে এইভাবে সাইট বানালাম এই জায়গা থেকে ডোমেইন কিনলাম এইভাবে কন্টেন্ট দিলাম এইভাবে ইনকাম করা শুরু হইলো সাইট থেকে পুরো ব্যাপারটা আমি দেখাতে পেরেছি এবং ওই ব্যাপারটা আমার মতো কখনো কোনো গুরু করে না এই কারণে আমার আমার কাছে ব্যাপারটা বেশ গর্বের একটা ব্যাপার এবং এই কারণে আমি ভাবলাম এই ভিডিওটা করে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করি তো এখন আমরা আমাদের কম্পিউটারে চলে যাব কম্পিউটারে চলে যে আমি আপনাদের দেখাবো হলো আমার সাইটটা আমি দেখাবো হলো কিভাবে সাইটটার ইনকাম হচ্ছিল কিভাবে আমরা ব্রেক ইভেন পর্যন্ত গেলাম কিভাবে আমরা সাইটটা বিক্রি করলাম কেন বিক্রি করলাম এইসব ব্যাপারে আমরা কথাবার্তা বলবো তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো এবং যদি বাই এনি চান্স ভালো লাগে আমাকে জাস্ট একটা থামস আপ দিলেই হবে বা একটু কমেন্ট করলেই হবে তাহলে আমি খুশি হয়ে যাব don't expecting anything in return so ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হচ্ছে কম্পিউটারের ভিতরে টাটা ওকে সো আমার কম্পিউটারে ওয়েলকাম সবাইকে আমি যেই সাইটটা নিয়ে কথা বলছিলাম সেই সাইটটা হলো এই সাইটটা অনেস্ট গলফার্স ডট কম এটা একটা গলফ রিলেটেড ওয়েবসাইট ছিল যেটা আমরা বানিয়েছিলাম আমি আমার ইমেইলে নেম চিপের অর্ডার সামারিটা ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য যে সাইটটা আমরা কবে বানানো শুরু করেছি সাইটটা আমরা কিনেছিলাম হলো এপ্রিল তিন দুই হাজার সতেরোতে সো আমি যে একটু আগে মুখে বললাম আপনাদেরকে ভিডিওতে যে সাইটটা কিনেছি আমরা সাইটটা বানানো শুরু করেছি গত বছরের শেষের দিকে ওই কথাটা ভুল আসলে আমরা শুরু করেছিলাম এপ্রিলের দিকে সো সরি বা দ্যাট কাহিনি যেটা হয়েছে আমি আপনাদের এখন দেখাবো সাইটের সাইটটার সাইটটাকে আমরা একটা ব্যবসা হিসেবে কিভাবে দাঁড় করলাম সাইটটায় আমরা কী কী পরিমাণ ইনভেস্ট করলাম এবং কী কী পরিমাণ রিটার্ন আসলো সো প্রথমেই রেগুলার ইনভেস্টমেন্ট যেগুলো একটা ডোমেইন কেনা একটা হোস্টিং কেনা একটা থিম কেনা বিশ তিরিশ ডলার বা চল্লিশ পঞ্চাশ ডলার আপনারা জানেন খরচ হয় ওটা নিয়ে আমাদের মেইন কনসেন কনসার্ন না আমাদের মেইন কনসার্ন হলো সাইটে আমরা কী পরিমাণ কন্টেন্ট দিলাম কারণ কন্টেন্টেই মেইনলি বেশিরভাগ খরচটা হয় সো আমরা যদি কন্টেন্টের ভিতরে যাই পোস্টস থেকে অল পোস্টসে যাই তাহলে আমরা দেখতে পারবো সাইটে আটত্রিশটা আর্টিকেল আছে আটত্রিশটা আর্টিকেলের মধ্যে আপনারা পরে আপনাদের আপনারা যেহেতু এখন সাইটের ইউআরএল দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পরে সাইটের ভেতরে যে ঘুরে দেখে আসতে পারেন কোন কন্টেন্ট কত বড় বাট অন অ্যান অ্যাভারেজ আমার ধারণা সাইটে আমার ধারণা আমি এখন হিসাব করলে সময় নষ্ট হবে নাহলে আমি হিসাব করে আপনাদের দেখাতাম আমার ধারণা সাইটে মোটামুটি দশটার মতো আছে পাঁচ হাজার ওয়ার্ড আর্টিকেল সো দশ ইন্টু পাঁচ হাজার পঞ্চাশ হাজার ওয়ার্ডের আর্টিকেল আছে পাঁচ হাজার ওয়ার্ডের আর্টিকেল আছে দশটা আর বাকিগুলো সব এক হাজার ওয়ার্ডের সো আঠাশটা এক হাজার ওয়ার্ড হইলে আঠাশ হাজার পাঁচটা দশটা পাঁচ হাজার ওয়ার্ডের হইলে পঞ্চাশ হাজার সো অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ওয়ার্ডের মতো আর্টিকেল আছে মানে টোটাল আপনি যদি সব আর্টিকেলের ওয়ার্ড কাউন্ট হিসাব করেন তাহলে দেখা যাবে যে এক লাখ ওয়ার্ডের মতো আছে সো এক লাখ ওয়ার্ডের মতো যদি থাকে এবং আমরা যদি এটাকে ব্রেকডাউন করি আপনারা জানেন যে প্যাসিভ জার্নাল ডট কম থেকে আমি সবসময় আর্টিকেল কিনি আর্টিকেল যখন আমি কিনি তখন প্রত্যেক এক হাজার ডলারের জন্য সতেরো পয়েন্ট নাইন নাইন প্রত্যেক এক হাজার ওয়ার্ডের জন্য সতেরো point nine nine dollar charge করে সো এক হাজার ওয়ার্ডে যদি সতেরো পয়েন্ট নাইন নাইন হয় তাহলে সতেরো পয়েন্ট নাইন নাইন ইন্টু একশো সতেরোশো নিরানব্বই ডলার আমাদের খরচ হয়েছে কন্টেন্টের পিছনে এর সাথে আমরা যোগ দিই থিম পঞ্চাশ ডলার এর সাথে আমরা যোগ দিই হোস্টিং পঞ্চাশ ডলার এর সাথে আমরা যোগ দিই ডোমেইন যেহেতু আমি ডোমেইন একবারে কিনেছিলাম দুই বছরের জন্য এই যে দেখুন কোয়ান্টিটি টু ইয়ার্স ডোমেইনের জন্য আমাদের খরচ হয়েছিল একুশ ডলার সাতান্ন সেন্ট সো আমরা আমাদের ক্যালকুলেটরে প্লাস আমরা যদি এখানে আসি প্লাস বাইশ ডলার উনিশশো একুশ তো আমরা ধরে নিই দুই হাজার ডলার খরচ হয়েছে আমাদের সাইটটা বানাতে এখন এই যে যে সাইট বানাতে দুই হাজার ডলার খরচ হলো এই দুই হাজার ডলার খরচ হওয়ার পরে আমাদের লাভটা কি হলো লাভটার জন্য আমরা আমি আপনাদের নিয়ে যাবো আমাদের আমার অ্যামাজন অ্যাসোসিয়েটস ড্যাশবোর্ডে অ্যামাজন অ্যাসোসিয়েট ড্যাশবোর্ড আপনারা অনেকেই জানেন অনেকে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে অনেক ফেক টেক করে আমি আপনাদের সামনে একটা রিফ্রেশ দিই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে কি আসল কি ফেক এইসব ব্যাপারে আমি জানি এরকম কমপ্লেনও মানুষ করেছে আমাকে নিয়ে সো সাবধান থাকা ভালো তো এইটা হলো জানুয়ারি এক দুই থেকে ডিসেম্বর একত্রিশ দুই খেয়াল রাখবেন আমরা সাইটটা বানিয়েছিলাম এপ্রিলে এপ্রিল দুই হাজার সতেরোতে দেখেন জানুয়ারি দুই হাজার তো কোনো ইনকাম নাই ফেব্রুয়ারি দুই হাজার সতেরোতে কোনো ইনকাম নাই মার্চে নাই এপ্রিলেও নাই কারণ হইল আমরা সাইট বানিয়েছি এপ্রিলে তবে এপ্রিলে বিশটা ক্লিক আছে মেতেও কোনো ইনকাম নেই তবে মেতে আরও অনেক ক্লিক আছে জুনে যে প্রথম ইনকাম হলো তিন ডলার জুলাইতে যে ইনকাম হইল নব্বই সেন্ট অগাস্টে যে ইনকাম হইল সাত ডলার ছেচল্লিশ সেন্ট সেপ্টেম্বরে যে পনেরো ডলার বাষট্টি সেন্ট অক্টোবরে বাইশ ডলার বিরানব্বই সেন্ট নভেম্বরে চল্লিশ ডলার বিশ সেন্ট ডিসেম্বরে যে তেত্রিশ ডলার উনসত্তর সেন্ট সো আমরা যদি টোটাল দেখি পুরো বছরে কত ইনকাম হয়েছে একশো তেইশ ডলার আমরা খরচ করেছিলাম কত দুই হাজার চুয়াল্লিশ তাহলে দুই হাজার চুয়াল্লিশ মাইনাস একশো তেইশ উনিশশো একুশ তাই না উনিশশো একুশ এখনও আমরা লসে আছি যদি আপনি এই পুরো ব্যাপারটাকে একটা ব্যবসা হিসেবে চিন্তা করেন তো আমরা পরের বছরে যাই লাস্ট ইয়ার না হয়ে দিস ইয়ার জানুয়ারি দুই হাজার আঠারো থেকে অগস্ট দু হাজার আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি আজকে হলো অগাস্টের এগারো তারিখ সো আমরা যদি জানুয়ারি দুই হাজার থেকে অগাস্ট দুই হাজার হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো এবছর সাইটটা মোটামুটি ভালো ইনকাম করেছে জানুয়ারিতে ইনকাম করেছে সাতাত্তর ডলার ফেব্রুয়ারিতে তেমন কোনো ইনকামই করেনি উল্টা ফেব্রুয়ারিতে লস করেছে সাত ডলার মার্চে ইনকাম করেছে দুশো এগারো এপ্রিলে চারশো সত্তর মেতে ছয়শো উনিশ জুনে এগারোশো বাষট্টি জুলাইয়ে আটশো পনেরো অগাস্টে মাত্র সাত দিন হয়েছে বা আট দিন হয়েছে অগাস্টে একশো পঁয়ত্রিশ সো টোটাল তিন হাজার চারশো পঁচাশি সো আমরা যদি একশো উনিশশো একুশ থেকে তিন হাজার চারশো পঁচাশি বাদ দিই পনেরোশো চৌষট্টি আমাদের অলরেডি লাভ হয়ে গিয়েছে সাইট থেকে তাই না সো আমরা সাইটের পুরো খরচ উঠিয়ে ফেলেছি উঠিয়ে ফেলে দেড় বছরের মাথায় পনেরোশো চৌষট্টি যেটাকে আমরা যদি টাকা দিয়ে গুণ দিই একাশি এক ডলার একাশি টাকা দিয়ে যদি আমি গুণ দিই তাহলে আমাদের সাইট থেকে মোটামুটি এক লাখ ছাব্বিশ হাজার টাকা ইনকাম হয়ে গিয়েছে আমি আপনাদের ব্যাখ্যা করি কেন সাইটের ইনকাম ছিল না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে সাইটটা গল্ফ নিয়ে গল্ফের গল্ফ হলো একটা সামার স্পোর্ট গল্ফ মানুষ খেলে সামারে এটা অনেকটাই সিজনাল একটা নিশ সামারে অনেক হাইপ বেড়ে যায় সামারে সবাই গল্ফ খেলতে যায় আবার আস্তে আস্তে যখন উইন্টার আসা শুরু হয় বা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি উইন্টার টাইমটায় কেমন তেমন মানুষজন গল্ফ প্রোডাক্ট কেনে না তো এই সব কিছু যদি আমরা মাথায় রাখি তাহলে দেখতে পারবেন যে এই কারণে এই যে এপ্রিল মে জুন জুলাই এই যে যে সামার টাইমটা জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরেও হয়তো থাকবে এই টাইমটায় বেশ হাইপ থাকে গল্ফ প্রোডাক্ট এবং তারপরে আবার কমে আসে তারপর আবার পরের বছরের এপ্রিল থেকে হাইপ শুরু হবে এখন কাহিনি হলো আমি ডিসাইড করলাম যে আমি আসলেও ডিসাইড <laughs> করেছি আমি ডিসাইড করেছি যে সাইট বিক্রি করে দিব এই এছাড়া আমার আসলে আমাদের আপনাদের স্ক্রিনে তেমন কিছু দেখানোর ছিল না সো আমি আবার ক্যামেরায় যাই ক্যামেরায় যাই আমি আপনাদের সাথে কথা বলি বাকি ব্যাপারটা নিয়ে আরেকটা রিফ্রেশ দিয়েছি আমি আপনাদের কনফার্ম করার জন্য সো ল্যাপটপে এখন পর্যন্ত এই এইটুকুই আবার আমি আপনাদের ক্যামেরায় যেয়ে কথা বলছি আপনাদের সাথে তারা সাইট বিক্রি নিয়ে আমরা already passive journal university dot কমে একটা আর্টিকেল পাবলিশ করেছি যেখানে খুব ডিটেল বলা আছে যে কীভাবে সাইট বিক্রি করতে হয় কোন জায়গায় বিক্রি করলে লাভ বেশি কোন জায়গায় বিক্রি করলে দাম বেশি পাওয়া যায় কোন জায়গায় বিক্রি করলে দাম একটু কম পাওয়া যায় কোন জায়গায় তাড়াতাড়ি বিক্রি হয় আমি একই ইনফরমেশনের উপর দিয়ে আবার যাবো না আমি ডেসক্রিপশন ইউটিউবের যে ডেসক্রিপশনটা ওখানে লিঙ্ক দিয়ে দিব আর্টিকেলটার আর্টিকেলটা আপনারা পড়ে ফেলে একটু ভালো মতো আইডিয়া পাবেন যে সাইট কোথায় বিক্রি করা উচিত কোথায় বিক্রি করা উচিত না আর্টিকেলটা একটা ব্যাপার নাই বলা ওই ব্যাপারটা আমরা হয়তো অন্যান্য সময় আমাদের গ্রুপ ট্রুপে বলেছি বাট ওই আর্টিকেলটা স্পেসিফিক্যালি বলা নাই সেটা হলো গিয়ে ওই তিনটা অপশন ছাড়া ওই আর্টিকেলে তিনটা অপশনের কথা বলা আছে এম্পায়ার ফ্লিপার্স এফি ইন্টারন্যাশনাল এবং ফ্লিপা ডট কম এই তিনটা অপশনের কথা বলা আছে ওই আর্টিকেলটা যে এই তিনটা জায়গায় আপনার সাইট বিক্রি করতে পারেন ওই তিনটা জায়গায় কিছু সুবিধা আছে কিছু ক্ষতিও আছে যে ব্যাপারগুলো আর্টিকেলটা মেনশন করা আছে আমি হাইলি রেকমেন্ড করি আপনার আর্টিকেলটা পড়ে নেন বাট ওই তিনটা তিনটা ওয়েবসাইট ছাড়া বা তিনটা মার্কেট প্লেস ছাড়াও আপনি চাইলে আপনার ওয়েবসাইট বিক্রি করতে পারেন যদি আপনি অলরেডি মানুষজনকে চেনেন যারা ওয়েবসাইট কেনে তাদের চেনেন বা আপনি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপ গ্রুপে সক্রিয় থাকেন বা আপনার যদি পরিচিত মানুষজন থাকে যারা ওয়েবসাইট কেনা বেচার সাথে জড়িত যেটা আমার আছে যেহেতু আমি অলরেডি বেশ অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রির মধ্যে আছি সো আমাকে বেশ অনেকেই চেনেন ইন্টারন্যাশনালি সো এই কারণে আমরা অন্য যেই প্ল্যাটফর্মটা ইউজ করি বেশিরভাগ সময় আমাদের সাইট বিক্রির জন্য সেটা হলো escrow dot com escrow dot কমের সুবিধা হলো এসক্রো ডট কমের ফি সবচেয়ে কম সবার মধ্যে বাট এসক্রো ডট কমের অসুবিধা হলো এসক্রো ডট কম আপনাকে ক্লায়েন্ট খুঁজে দিবে না আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে নিয়ে যে ওয়েবসাইট কিনতে চায় তাকে নিয়ে এসক্রোতে যাবেন তারপর এসক্রোতে পুরো ডিলটা করবেন তো আমরা যদি আবার আমাদের লাভ ক্ষতির হিসাবটা করি আমাদের লাভ হয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার টাকা সাইট থেকে সাইট ব্রেক ইভেনে যাওয়ার পরে আমরা সাইট থেকে আরও এক লাখ ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেছি দেড় বছরের মধ্যে আমি ডলারে যদি যাই আমি ডলারে ছিল হলো পনেরোশো চৌষট্টি ডলার ইনকাম um, হয়েছে সাইড থেকে ব্রেক ইভেনের পরে টোটাল ইনকাম হয়েছে সাড়ে তিন হাজারের মতো বাট ব্রেক ইভেনের পরে পনেরোশো চৌষট্টি কারণ আমাদের আর্টিকেলের খরচ সাইটের খরচ সব সব আমরা বাদ দিয়েছি আপনি একটু আগে কম্পিউটারে যেটা দেখলেন তো জেনারেলি অ্যাফিলিয়েট সাইটের specially Amazon affiliate marketing related যেসব ওয়েবসাইট আছে এগুলোর সিস্টেম হলো এগুলো যখন আপনি বিক্রি করবেন সেটার সিস্টেম হলো আপনার মান্থলি যে ইনকামটা হবে গত ছয় মাসের সেটার অ্যাভারেজের বিশ থেকে পঁচিশ গুণ দাম দেয়া হয় সো আমরা যদি অ্যাভারেজে বলি যে আমার ওয়েবসাইটে পাঁচশো ডলার ইনকাম হয় প্রত্যেক মাসে গত ছয় মাসের অ্যাভারেজে তখন দেখা যায় যে ওই ওয়েবসাইটের দাম পাঁচশো গুণ পঁচিশ সো দেখা যায় পনেরো হাজার ডলারের আশপাশে আসে কখনো কখনো একটু বেশি আসে কখনো কখনো একটু কম আসে আমাদের ওয়েবসাইটটাও মোটামুটি ওই ব্র্যাকেটের মধ্যে ছিল গত ছয় মাসের হিসাব যদি আমরা করি আপনারা একটু আগে কম্পিউটারে দেখেছেন কোনো কোনো মাসে এক হাজার ডলার ক্রস করে গেছে আবার কোনো কোনো মাসে চারশোর আশপাশে ছিল সো গত ছয় মাসের অ্যাভারেজ করলে মোটামুটি ওই পাঁচশোর আশপাশেই আসে তো আমরা যেটা করেছি আমরা আমাদের ওয়েবসাইটটা শেষ পর্যন্ত বিক্রি করে দিয়েছি ওয়েবসাইট আমরা বিক্রি করেছি সাড়ে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো ডলারে এবং বেশ ইন্টারেস্টিং একটা ডিল হয়েছে প্যাসিফিক জেনারেল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তাদের তারা তো জানেন আমি গ্রুপে আরও বিস্তারিত বলেছি কীভাবে কী হয়েছে তো মেইনলি আমি যেই যেই কারণে এই ভিডিওটা রেকর্ড করছিলাম বা যে কারণে আমি এই ভিডিওটা পুরোটা রেকর্ড করলাম সে তার কারণ হলো আমি আপনাদের আমার একটা লাইভ সাইট দেখাতে চেয়েছিলাম আমি বিক্রি করার আগে কী কী করেছি বা আমি কীভাবে পুরো ব্যাপারটা হিসাব করি যে কখন একটা ওয়েবসাইট বিক্রি করা উচিত কখন বিক্রি করা উচিত না বা ওয়েবসাইটটা কখন ব্রেক ইভেনে যাওয়ার পর আপনি কিভাবে হিসাব করবেন পুরো ব্যাপারটা খুবই বেসিক ব্যাপার যাদের বিজনেসের নর্মাল আইডিয়া আছে তারাই জানে যে আমি খুব একটা জটিল কোনো পিএলএ স্টেটমেন্ট বানাই নেই বা খুব একটা জটিল কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাইনি নর্মালি আমি দেখেছি যে আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি একটা ওয়েবসাইট তো একটা বিজনেস আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি প্রথমে আমার ইনভেস্টমেন্টের টাকাটা উঠতে হবে তার আগেই আমি বিক্রির দিকে যাব না আমার ইনভেস্টমেন্টের টাকাটা উঠতে হবে তারপর আমার কিছু প্রফিট আসতে হবে তারপরে আমি ওই ওয়েবসাইটটা বিক্রির দিকে যাবো এখন আমি যদি টোটাল জিনিসটা হিসাব করি আমি ওয়েবসাইটটা বিক্রি করলাম সাড়ে চোদ্দো হাজার ডলারের ওয়েবসাইটটার থেকে আমার প্রফিট হয়েছিল আরও পনেরোশো ডলারের মতো তাই না সব খরচ বাদ দিয়ে সো আমার মোটামুটি এক বছরের মধ্যে ষোলো হাজার ডলারের একটা লাভ হলো এই ওয়েবসাইটটা থেকে সো আমি যদি ষোলো হাজার আচ্ছা টাকার কনভার্ট করতে হবে না আপনারা করে নিন সো ধরেন আমি আমাদের সবসময় প্যাসিভ জার্নালের প্ল্যান থাকে যে আমরা বারোটা বা তেরোটা ওয়েবসাইট বিক্রি করার চেষ্টা করি এরকম বা এর থেকে একটু হাই প্রোফাইলের বা কখনো কখনো কম প্রোফাইলেরও এক বছরে দুই হাজার সতেরোতে আমরা টার্গেটটা খুব সফলভাবেই টাচ করেছিলাম আমরা প্রায় বারোটা না চোদ্দোটা ওয়েবসাইট বিক্রি করেছিলাম বাট দুই হাজার আঠারোতে আমরা আসলে অতগুলো করি নাই খুব কম করেছি জেনারেলি প্ল্যান থাকে প্রত্যেক মাসে একটা করার মেইনলি আমি এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যবসাটা বোঝানোর স্পেশালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাইট ফ্লিপিং কীভাবে হয় বা কীভাবে করা যায় কীভাবে করা উচিত এই ব্যাপারগুলো আপনাদের বোঝানো এবং একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার যেন আপনারা বুঝতে পারেন যে কোন ধোকা টোকা থেকে কীভাবে দূরে থাকতে হয় ইত্যাদি ইত্যাদি আরেকটা ব্যাপার অনেকে আমাকে জিজ্ঞেস করবেন জানি এই জন্য আমি আগেই বলে রাখি সাইট কেন বিক্রি করে দিলাম অনেকেই আছে যে সাইট বিক্রি করে না সাইট রেখে দেয় রেখে দিয়ে রেখে দিলেও হয় কারণ রেখে দিলেও আপনার প্রত্যেক মাসে একটা রিকারিং ইনকাম হচ্ছে আপনার কোনো লস নাই সো আপনি চাইলে সাইট রেখে দিতে পারেন কিন্তু যে কারণে আমরা সাইট রাখি না বা আমি স্পেশালি কিছু সাইট ছাড়া আমি বেশিরভাগ সময় সাইট দুই বছরের মাথায় সবসময় বিক্রি করে দিই একটা কারণ হলো আমি বোর হয়ে যাই একটা সাইট নিয়ে অনেক কাজ করতে করতে সাইট বানানোটা ঠিক ইনকামের জন্য করি না মানে ইনকামের জন্যও করি ইনকামের জন্য একদম করি না এটা বললে ভুল হবে বাট অনেক অনেকটা ভালো লাগে থেকেও করি ভালো লাগা থেকেও করি শুধু টাকার জন্য করি না এবং একটা সাইটের উপরে যদি অনেকদিন কাজ করতে থাকি ভালো লাগাটা কেন জানি আস্তে আস্তে আমার কমে যেতে থাকে এবং এই কারণে দেখা যায় আস্তে আস্তে নতুন সাইটে চলে যেতে ইচ্ছা করে বারবার এটা এক পয়েন্ট আর একটা পয়েন্ট হলো সিজনাল নিশ ছিল গল্ফ আমি একটু আগে ভিডিওতে আপনাদের কম্পিউটার স্ক্রিনে যখন ছিলাম তখন বললাম যেহেতু সিজনাল নিশ ছিল ইনকাম পড়ে যাবে আবার ইনকাম উঠবে আবার ইনকাম পড়ে যাবে ওই ব্যাপারগুলোতে কনস্ট্যান্টলি যেন আমরা মেনটেন করতে পারি বা ওই যখন ইনকাম পড়ে যাবে তখন যেন আমাদের খরচ লসটা অনেক কিছু মাথায় রেখে আমাদের মনে হয়েছে যে বিক্রি করে দেওয়াটা ভালো আইডিয়া তো এই হলো পুরো কাহিনী আশা করি আপনাদের সাইট সেলিংয়ের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আশা করি আপনারা কিছু হইলেও শিখতে পেরেছেন আমাকে যদি আপনাদের মনে হয় আপনারা কিছু হইলেও শিখতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার এই তো ভালো থাকেন সাইটটার যেহেতু আমি লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা সাইট ঘাটাঘাটি করুন সাইট থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করুন কীভাবে আমি কী করেছি না করেছি ইত্যাদি দেখার চেষ্টা করুন আমি ডিসক্রিপশনে আমার একটা বইয়ের লিঙ্কও দিয়ে দিব দ্য সাকসেস ব্লু প্রিন্ট যেখানে আমি অনলাইনে আয়ের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলেছি ওই বইটার টাকাটা পুরোটাই চ্যারিটিতে চলে যায় ওই বইটার টাকাটা আমি রাখি না সো আপনারা চাইলে ওই বইটাও দেখতে পারেন ওই বইটা যদি আপনি কেনেন তখন আবার আপনি আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপেও জয়েন করতে পারবেন সো um, ওই গ্রুপেও আমরা কথাবার্তা বলি অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ইত্যাদি নিয়ে সো হোয়াট এভার হ্যাপেন্স ভালো থাকেন সবাই আমার সাথে আপনাদের দেখা হবে পরের ভিডিওতে যারা